আপনাদের এখানে অনেকজন আছেন আলহামদুলিল্লাহ আমল হয়ে গেছে বিশ বার দিনে কয়বার বিশ জনকে সালাম দিব বিশ বার না বিশ বার বিশ জন বা বিশ বার যেটাই হোক এই দিনে যদি ওই ব্যক্তি মারা যায় আল্লাহর জান্নাতে চলে যাবে সুমান আল্লাহ বলেন আর একটু সামনের দিকে এগিয়ে আসতে হবে বাবারা ভাইরা জায়গা করে দিতে হবে অনেক লোক সংখ্যা আপনাদেরকে জায়গা ব্যবস্থা করতে হবে জায়গার ব্যবস্থা উপরেও আছে আপনারা যারা জায়গা পাচ্ছে না ওই যে উপরে জায়গা করা আছে সেখানে বসতে পারেন سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله سبحان الله والحمد لله لا إله জোরে লা ইলাহা সবাই লা ইলাহা মন খুলে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান ভাইরা কোরআনকে ভালোবাসি তো আমরা কোরআনের ঘরকে ভালোবাসি তো ইনশাল্লাহ মসজিদ মাদ্রাসাকে আমরা ভালোবাসবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করুক সকলে বলি আমিন এই যে আজকে আপনাদের এই মাহফিলটা হচ্ছে অম্বরপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এখানে এই জান্নাতের বাগান তৈরি হয়েছে টিপ টিপ টিপ টিপ করে করতে করতে করতে আজকে এত বড় এই প্রতিষ্ঠান হয়েছে এই প্রতিষ্ঠান আজকে এত বড় হয়েছে আপনারা খুশি না বাজার এই প্রতিষ্ঠান হওয়াতে আপনারা খুশি না বাজার এই প্রতিষ্ঠান হওয়াতে আজকে এই জান্নাতের বাগান আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কিনা এই প্রতিষ্ঠান যদি এখানে না থাকতো আজকে কোরআনের মাহফিল এখানে হতো সবাই বলেন হতো হতো না তাহলে এই মাদ্রাসা এই প্রতিষ্ঠান এই জান্নাতের বাগান যেন এখানে থাকে আলো টিপ টিপ করে জ্বলতেছে এটাকে প্রদীপ করে প্রজ্বলিত করতে হবে এর জন্য যা কিছু দরকার আমরা করবো তো ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ আমার মুসলমান ভাইয়েরা মুসলমান ভাইয়েরা দুই থেকে দুই থেকে দুই পর্যন্ত বাংলাদেশে প্রতি বছরে বিভিন্ন দেশে কোরআন প্রতিযোগিতার কনফারেন্স হচ্ছে কি হচ্ছে না কথা বলার হচ্ছে কি না প্রত্যেকটা দেশের ভিতরে আমাদের এই সোনার এই ছোট্ট ভূখণ্ডের সোনার ছেলেরা কোরআনকে বুকে ধারণ করে প্রত্যেকটা কনফারেন্সে অংশগ্রহণ করে এক দুই তৃতীয় স্থান ছাড়া এর নিচে যাই নাই সোমান আল্লাহ কালকে বললেন ঠিক আছে সবচাইতে বড় আশ্চর্যের বিষয় আপনাদের কুমিল্লার গৌরব আপনাদের কুমিল্লার গৌরব একশো চারটি দেশের ভিতরে একশো তিনটা দেশকে পিছনে ফেলে হাফেজ তরিকুল ইসলাম নাম শুনেছেন আপনারা হাফেজ তরিকুল ইসলাম একশো তিনটা দেশকে পিছনে ফেলে বাংলাদেশকে এক নম্বরে সমজ্জিত করেছেন আমার মুসলমান ভাইয়েরা যুবক ভাই যারা এসেছ আমি তোমাদেরকে বলতে চাই আমি তোমাদের মতো যুবক আমার বুদ্ধির থেকে নিয়ে আজ পর্যন্ত দেখি বাংলাদেশে ক্রিকেট দল আছে না নাই আজ পর্যন্ত কয়টা চ্যাম্পিয়ন কাপ তারা নিয়ে আসছে আমাকে বলান এক বছরে বা এ পর্যন্ত একদিন কোন চ্যাম্পিয়নশিপ কাপ তারা পাইছে কথা বলেন না কেন অথচ তারা যদি একদিনে দুইটা চারটা সবকা ফোর মারতে পারে তাদের জন্য এয়ারপোর্টে লাল গাড়িতে আসে না নাই কিন্তু এই কোরআনে হাফেজ গুলোর জন্য আমাদের বাংলাদেশের বিগত আর বর্তমান হোক যেই সরকারি আসছে একটাও লাল গাড়িসের ব্যবস্থা করতে পারে নাই হতভাগা কথা বলেন ঠিক কিনা এরাই সোনার সন্তান সারা পৃথিবীর মধ্যে এরাই বাংলাদেশকে পরিচিত করেছে যে কথা বলেন ঠিক কিনা একশো চারটা দেশ বাড়ির কাছে না ফাইনাল খেলা হয় ক্রিকেট কয়টা যুবক ভাইরা কয়টা দেশে বত্রিশটা দেশ থার্টি টু মাত্র বত্রিশটা দেশ তোমরা এটাকেই আজ পর্যন্ত পিছনে ফেলতে পারো নাই আমাদের সোনার ছেলেরা এক দুইটা নয় তিরিশ পাড়া কোরআনকে বুকের মধ্যে নিয়া বাংলাদেশকে একশো চোদ্দ চারটা দেশের ভিতরে এক নম্বর স্থানে নিয়ে গেছে তারা ওই মাদ্রাসার ছাত্র এইরকম নুরানি হাফেজিয়া মাদ্রাসাই থেকে তারা বড় হয়েছে ঠিক কিনা আমি আজকে কথা বলছি এখানে আমিও এইরকম নুরাই মাদ্রাসার একজন ছাত্র ছিলাম আপনি যে ইমামের পিছনে আমাজ পড়ছেন ওই ইমামও একজন এই নুরানি মাদ্রাসার ছাত্র ছিল ঠিক কিনা এই মাদ্রাসাগুলো যদি না থাকে ইমাম পাওয়া যাবে না মুহাজিন পাওয়া যাবে না তাফসির কারক পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য এই মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখা দরকার কিনা বলেন টিকিয়ে রাখা যদি দরকার হয় দুইটা জিনিস প্রয়োজন আমি দুইটা জিনিস আপনাদের কাছে চাইব কয়টা মাত্র দুইটা জিনিস চাইব এক নাম্বার হচ্ছে আপনাদের পরিচয় টুকরা সন্তানগুলোকে মাদ্রাসায় দিতে হবে কলিজার টুকরা সন্তানগুলোকে মাদ্রাসায় দিতে হবে আপনার চারটা দুইটা তিনটা সন্তান একটাকে মাদ্রাসায় দিয়ে দেন ঠকবেন না ইনশাল্লাহ ঠকবেন না আর যদি না দেন ঠকবেন ঠকাবেন বলে হুজুর তো বুঝলাম ঠকালাম কি করে আপনি নিজের সন্তানকেও ঠকালেন ঠিক কিনা এটা সাধারণ ব্যাপার দুনিয়াতে একশো চারটা দেশকে পিছনে ফেলে দিয়েছে তাতে তার এত সম্মান প্রত্যেকটা বাংলাদেশের ওলামে কেরাম ওয়াজের ময়দানে এই হাফেজদের কথা বলে কি বলে না বলে কেন বলে তাদের সম্মান আল্লাহ তারা দুনিয়াতেই দিয়ে দিয়েছে ওই দুনিয়াটা তো বাকি ওই দুনিয়াটা তো বাকি এই যে নাজমু সাকিব যখন তেলোয়াত করে মনে হয় যেন কোরআন শরীফ নাজিল হইতেছে সুমান আল্লাহ নাজমু সাকিব ইউটিউবে সার্চ দিবেন নাজমু সাকিব তেলোয়াত শুনবেন হাফেজ জাকারিয়ার এদের তেলোয়াত শুনবেন মনে হবে যেন কোরআন নাজিল হচ্ছে আল্লাহ আকবার আমার মুসলমান ভাইয়েরা এই মাদ্রাসাগুলো টিকে রাখার জন্য এক নম্বর দরকার ছাত্র আপনারা আপনাদের একটা সন্তানকে অক্ষ করে দেন দিনের জন্য আমি এসকে এখানে বসে থেকে কথা বলতেছি যেই কথাগুলো বলতেছি আমার উস্তাদ যারা আমাকে পড়িয়েছেন তাদের কবরে এক প্যাকেট যাচ্ছে কি যাচ্ছে না কথা বলেন আমার উস্তাদকে যিনি পড়িয়েছেন তার যাচ্ছে কিনা এইরকম করতে করতে করতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ রায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ রুসাদ রহমতুল্লাহ রায় ইমাম আহমদ রহমতুল্লাহ রায় হজরত আল কামা রবি আল্লাহ তালাহ এরপর হজরত মুজাহিদ রহমতুল্লাহ রায় ভাবে মুজাহিদ রহমতুল্লাহ রায়ের উস্তাদ হজরতে আবদুল্লাহ মাসুদ রবি আল্লাহ তালাহ আবদুল্লাহ মাসুদের উস্তাদ হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমার মুসলমান ভাই এটা তো হলো আমাদের নসব যারা আমাদেরকে পড়াশোনা করতে গিয়ে মাদ্রাসায় যে মাদ্রাসায় পড়াশোনা আমরা করেছি যে কোরআনের ঘরে বসে থেকে আলোর মধ্যে টিপটিপ করে বসে থেকেছি যাদের দান করা তেল গুলো ডাল গুলো খেয়ে মাদ্রাসায় লেখাপড়া করেছি তাদের বুঝে সব হবে না আমি যতগুলো কথা এখানে বলেছি কথার পিছনে যতগুলো সব পাওয়া আমার উস্তাদরা সহকারে ওই প্রত্যেকটা মানুষ যারা দান করেছিল মাদ্রাসায় সবার কবরে একটা করে হাদিয়ার প্যাকেট চলে গেছে এই জন্য এই কোরআন যেন জীবিত থাকে এই মাদ্রাসায় একবার দেখা দাও যদি কান্দিওয়ালা একবার স্বপ্নে রাত্রি বেলা মনের শোকে পরাব তোমায় ভালোবাসার মালা সুযোগ পেলেই পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়ার সুনল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ পাঁচ হাজার টাকা কোন ভাই